আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি করো নারীর সঙ্গে গাদ্দারি করো নারীর মন নিয়ে খেলো স্ত্রীর বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কিছু কিছু মেয়ে আছে মাসা আল্লাহ হাত মোজাও পরে পা মোজাও পরে বোরকাও পরে কিন্তু একাই চারটা বয়ফ্রেন্ড মেনটেন করে আজকাল সমাজের মানুষ একে অপরকে ঠকায় একে অপরের সঙ্গে গাদ্দারি করে বাটপালি করে ধোকাবাজি করে ধোকাবাজি করে আবার মানুষের সামনে গৌরব করে কথা বলে এরকম মানুষ সমাজে আছে না নাই এই ক্ষেত্রে যুবকরাও সামনে এগিয়ে নারীরাও কম না ঠিক কিনা আসতে বললা যে ভাই আমার আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে হ্যাঁ বন্ধু কিরে কি খবর আর কতদিন সিঙ্গেল থাকবি রে বন্ধু কয় দোস্ত আমার কপালে কেউ নাই বলে আরে আমাকে দেখ চারটা আছে না নাই তোমরা যুবক ভাইরা যারা এসেছ আমি তোমাদের একটা কথা বলি পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি করো নারীর সঙ্গে গাদ্দারি করো নারীর মন নিয়ে খেলো স্ত্রীর বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কাপুরুষ মানুষের মনে আঘাত করে কাপুরুষ মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় কাপুরুষ নিজে আঘাত পায় না মানুষকে আঘাত দিয়ে কষ্ট দেয় আর বীর পুরুষ নিজে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষকে ভাঙতে দেয় না বীর পুরুষ নিজে কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না বীর পুরুষ সারাটা দিন সারাটা রাত তাহাজুদের জায়নামাজে রবের কাছে কান্না করে অশ্রু ঝরায় কিন্তু কারো চোখের অশ্রুর কারণ বীর পুরুষ হয় না এটা হচ্ছে বীর পুরুষের চরিত্র অতএব আজ থেকে আমরা কাপুরুষ হব না বীর পুরুষ হব আর আমি আমার কলিজার টুকরা বোনদেরকে I really respect them from my heart এই যে মন থেকে সম্মান করি কিন্তু আমি অনেক মেয়েকে দেখেছি এবং আমি জানি এটা বটে কিছু কিছু মেয়ে আছে মাসা আল্লাহ হাত মোজাও পরে পা মোজাও পরে বোরকাও পরে কিন্তু একাই চারটা বয়ফ্রেন্ড মেনটেন করে বোন আমার আপনি একজন নারী হয়ে পুরুষদের সঙ্গে ছলনা করছেন পুরুষদের মন নিয়ে খেলছেন যাকে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন আপনি নিজেকে চরিত্রবান মেয়ে দাবি করলে আমি বলবো আপনি চরিত্রহীন নারী আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক প্রণামী অতএব আজ থেকে আমরা কি কাউকে ধোকা দিতে পারবো মনে রাখবেন ধোকা দিয়ে কেউ কখনো সফল হতে পারে না ধোকা দিয়ে কেউ কখনো সামনে যেতে পারে না ধোকা দিয়ে কেউ কখনো মনের প্রশান্তি খুঁজে পায় না যে ধোকাবাজ তার হৃদয় থেকে আল্লাহ তালার রব প্রদত্ত যে শান্তি ছিল এই শান্তি কেড়ে নেয় আর অনেকে বলে আমাকে হুজুর ধোকাবাস তো আরামে ঘুরে বেড়ায় শান্তিতে খায় কি সুন্দর মুচকি হাসি তাদের জন্য একটা মেসেজ আজকে ড্রপ করতে চাই ডোন্ট জাজ আ বুক বাই ইস কভার ডোন্ট জাজ আ বুক বাই ইস কভার বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না অনেক সময় আমরা মুখে মুখে হাসি মুচকি হাসি দেয় মানুষ দেখলে বলে কিরে এত সুখী মানুষ তো কেউ হতে পারে না কিন্তু আমার মনে কিন্তু হাজারো কষ্ট এবং দুঃখ লুকিয়ে আছে যেটা মানুষ বাহ্যিক রূপে দেখতে পায় না قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا রসুল বলেছেন যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মত থেকে বের হয়ে যায় নাউজুবিল্লাহ পড়ে অতএব আজ থেকে মানুষকে ধোকা দিয়ে গৌরব করবেন না তাওবা করবেন নোয়াখালীর মানুষ আওয়াজ নাই কি করবেন এক তওবা নাম্বার টু যাকে আপনি ধোকা দিয়েছেন তার কাছে আপনি ক্ষমা চাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমার সঙ্গে বলেন হুজুর বলেন না হুজুর আজ থেকে নিয়ত করলাম যতদিন বেঁচে আছি কাউকে আর ধোকা দেব না আওয়াজ দিয়ে মন খুলে পড়েন ইনশাআল্লাহ